বিটি বন্ধু মানে বাংলা টেকনিক্যাল বন্ধু ইউটিউব চ্যানেল তোমাদের স্বাগত জানাই আবার ফ্লিপকার্টে বিগ সেভিং ডে সেল চালু হচ্ছে সিক্স অগাস্ট থেকে টেন্থ অগাস্ট পর্যন্ত এই বিগ সেভিং ডে সেলটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডে স্পেশাল এখানে তোমরা ইলেকট্রনিক্স প্রোডাক্ট এবং সমস্ত ধরনের প্রোডাক্টের ওপর ভালো ডিসকাউন্ট পাবে তো আমার যেহেতু টেক চ্যানেল তো আমি তো আদার্স প্রোডাক্টের ব্যাপারে কিছু বলবো না আমি টেক রিলেটেড প্রোডাক্টেরই কথা বলবো তো আমি আজকে ভিডিওতে ন হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকার মধ্যে কোন ফোনগুলো ভালো হবে তো সেটা ওয়ান বাই ওয়ান আমি রেকমেন্ড করছি তোমাদের বাজেট অনুযায়ী তোমাদের যে ফোনটা পছন্দ হবে সেই ফোনটা তোমরা সিলেক্ট করে তোমরা বাই করতে পারো ফ্লিপকার্ট থেকে এটা বিগ সেভিং ডে স্পেশাল ভিডিওটা আমার চয়েস লিস্টে প্রথম ফোন হচ্ছে ইনফিনিক্স নোট টুয়েলভ যেটাতে রয়েছে MediaTek Helio G eighty eight processor এই ফোনটাকে আমার প্রথমে রাখার কারণ হচ্ছে এই ফোনটা ফাইভ জি না হলেও এই ফোনটা অনেক ভালো এই প্রাইসে অফারে এটা পাওয়া যাচ্ছে সাড়ে ন হাজার টাকায় আর সব থেকে বড় হাইলাইটিং ফিচার যেটা এই ফোনটাতে রয়েছে এই প্রাইসে সাধারণত সব ফোন আইপিএস ডিসপ্লে থাকে এই ফোনটাতে full HD plus AMOLED display রয়েছে তো এবার পরের ফোনটাতে আসছি এটা হলো Poco M four five G যেটা আমার চয়েস লিস্টের সেকেন্ড ফোন এটাতে রয়েছে MediaTek Dimensity seven hundred five G processor আর এই ফোনটাতে আইপিএস ডিসপ্লে রয়েছে অ্যামোলেড ডিসপ্লে নেই আরও আদার যা স্পেসিফিকেশান আছে সেটা তোমরা ফ্লিপকার্ট অ্যাপে গিয়ে চেক করে নেবে এবং এই ফোনটা সেলে দশ হাজার টাকায় পাওয়া যাচ্ছে তো এবার পরের ফোনটাতে আসছি এটা হলো Poco M four pro five G যেটা আমার চয়েস লিস্টে তিন নম্বরে আছে এটাতে রয়েছে MediaTek Dimensity eight ten five G chipset আর full HD plus IPS display এবং এক্সট্রা স্পেসিফিকেশান জানতে হলে তোমরা ফ্লিপকার্টে দেখে নেবে আর এই ফোনটা অফারে সাড়ে এগারো হাজার টাকায় পাওয়া যাচ্ছে তো এবার পরের ফোনটাতে আসছি এটা হলো Poco X four pro five G যেটা আমার চয়েস লিস্টে ফোর্থ পজিশানে আছে এটাতে রয়েছে Qualcomm Snapdragon six ninety five five G processor display এই ফোনটার আনবক্সিং অ্যান্ড রিভিউ আমার চ্যানেলে অ্যাভেলেবেল আছে সেখানে আমি এই ফোনটার সম্পর্কে বলেছি এবং এই ফোনটার আনবক্সিং করেছি তো ওপরে আই বাটনে ক্লিক করলে তোমরা সেই ভিডিওটা দেখতে পারবে যাও সেই ভিডিওটা দেখো এবং কেমন লাগলো সেই ভিডিওটা সম্পর্কে আমাকে কমেন্ট করে বলো অফারে ফোনটা পাওয়া যাচ্ছে পনেরো হাজার দুশো উনপঞ্চাশ টাকায় যেই প্রাইস প্রাইসটা কিলার প্রাইস একদম তো এবার পরের ফোনটাতে আসছি তো এই ফোনটা হলো Poco F four five G এই ফোনটা আমার চয়েস লিস্টে ফিফথ পজিশনে আছে এই ফোনটাতে রয়েছে Qualcomm Snapdragon eight seventy five G processor এবং sixty four megapixel Sony sensor with O I S ফোনটা ফুল স্পেসিফিকেশন তোমরা ফ্লিপকার্টে পেয়ে যাবে full HD plus AMOLED display আর এই ফোনটা অফারে ছাব্বিশ হাজার পাঁচশো নিরানব্বই টাকায় পাওয়া যাচ্ছে তো এবার পরের ফোনটাতে আসছি এবার আমার তরফ থেকে আরও তিনটে ফোনের বোনাস রেকমেন্ডেশন যার মধ্যে প্রথম ফোনটা হচ্ছে Realme nine five G S E এই ফোনটা স্পেশালি হার্ডকোর গেমারদের জন্য যারা আন্ডার টোয়েন্টি থাউজেন্ডে বেস্ট গেমিং ফোন চায় তারা এই ফোনটা নিতে পারে কারণ এই ফোনটাতে রয়েছে Qualcomm Snapdragon seven seventy eight G five G processor যেটা এই ফোনটার মেন হাইলাইট এবং এই ফোনটা হচ্ছে এসের সব থেকে সস্তা Qualcomm Snapdragon seven seventy eight G প্রসেসরওয়ালা স্মার্ট অফারে এই ফোনটা কার্ড ডিসকাউন্ট দিয়ে সতেরো হাজার নশো নিরানব্বই টাকায় পাওয়া যাবে তো এবার পরের ফোনটাতে আসছি এটা হলো Oppo Reno eight five G যেটা আমার বোনাস রেকমেন্ডেশনের সেকেন্ড পজিশনে আছে এবং এই ফোনটাতে রয়েছে MediaTek Dimensity thirteen hundred processor আর এই ফোনটার ক্যামেরা কোয়ালিটিও খুব ভালো এটা ওপো লাভারদের জন্যই স্পেশালি রেকমেন্ডেড তো এবার পরের ফোনটাতে আসছি আর এই ফোনটা হলো আইকো নিও সিক্স ফাইভ জি এই ফোনটা আমার রেকমেন্ডেশনে থার্ড পজিশনে আছে আর এই ফোনটা অ্যামাজনে অ্যাভেলেবেল ফ্লিপকার্টে অ্যাভেলেবেল নেই এই ফোনটাও খুব ভালো ফোন আর খুব ভালো ডিসকাউন্ট আছে আর ডিসকাউন্ট মিলিয়ে টোটাল এই ফোনটাতে চার হাজার টাকা ডিসকাউন্ট আছে ফলে এই ফোনটার ফাইনাল প্রাইস দাঁড়াচ্ছে ছাব্বিশ হাজার টাকা মানে পঁচিশ হাজার নশো নিরানব্বই টাকা এই ফোনটাতে রয়েছে Qualcomm Snapdragon eight seventy five G processor আর এই ফোনটাতে রয়েছে sixty more megapixel Sony sensor with OIS আর এই ফোনটাতে রয়েছে full HD plus AMOLED display আর এই ফোনটা স্পেসিফিকেশন খুবই ভালো এই ফোনটা অ্যামাজনে অ্যাভেলেবেল ফ্লিপকার্টে অ্যাভেলেবেল নয় তো এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যে ফোন কিনতে চায় তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এই যে দেখতে পাচ্ছ নতুন মাইক আসবে আসবে এই মাইকটারও আনবক্সিং আর রিভিউ আসবে আর এই মাইকটার আনবক্সিং আর রিভিউ দেখতে হলে তোমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে এই মাইকের অডিও কোয়ালিটি তোমাদের কেমন লাগছে তো নিচে কমেন্ট করে অবশ্যই বলো এই ভিডিওটাতে আমি বেশিরভাগ পোকোর ফোনই রেকমেন্ড করেছি কারণ এই সেলটা specially power by Poco so এই কারণে পোকোর ফোনের ওপর বেশি ডিসকাউন্ট থাকবে তো আমি এই জন্য পোকোর ফোনই রেকমেন্ড করেছি বেশি করে